খ্রিস্টাব্দ শতক থেকে দশম শতাব্দীর মধ্যে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে এই অঞ্চলে ইসলামের আগমন সম্পর্কে জানার জন্য বাংলাদেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করা আবশ্যক ইসলামের আবির্ভাবের সময় এই অঞ্চলটি বঙ্গ বা বাংলা নামে পরিচিত ছিল সে সময় বাংলা বা বঙ্গ অঞ্চলের সীমানা শুধু বর্তমান বাংলাদেশের সীমানা দ্বারাই পরিবেষ্টিত ছিল না বরং তৎকালীন বঙ্গদেশের সীমানা ছিল বেশ বিস্তৃত ঐতিহাসিকদের মতে প্রাচীন যুগে বাংলা ছিল প্রায় আশি হাজার বর্গ মাইল বিস্তৃত এক বিশাল সমভূমি বস্তুত এ বিশাল বাংলা অঞ্চলে কবে ইসলামের আগমন ঘটে তা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল তবে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন সাতশত বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ ইবনে কাসিমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করে এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ও বহু মুসলিম মুবাল্লিক ধর্ম প্রচারের জন্য আগমন করেন এ সময় মাহমুদ ও মুহাইমিনের নেতৃত্বে একদল ধর্মপ্রচারক এ দেশে আগমন করেন বলে জানা যায় পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কর্তৃক বাংলা বিজয়ের মাধ্যমে এ দেশে ধর্ম প্রচারকদের ব্যাপক হারে আগমন ঘটে বারোশত চার খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তৎকালীন বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইসলামের বিজয় করেন খিলজি বিজিত রাজ্যের ছিল উত্তরে বর্তমান পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ণিয়া শহর হয়ে দেবকোট থেকে রংপুর শহর পূর্ব ও দক্ষিণ পূর্বে তিস্তা ও কোর্তোয়া দক্ষিণে গঙ্গার মূলধারা বা পদ্মা এবং পশ্চিমে কুশি নদীর নিম্নাঞ্চল থেকে গঙ্গার কিনারায় রাজমহল পাহাড় পর্যন্ত বিস্তৃত খিলজির এ বিজয়ের ফলে বাংলায় ইসলাম ব্যাপকভাবে প্রসারিত হয় এ সময় থেকে দলে দলে মুসলিমরা বাংলায় এসে বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচার কাজ শুরু করেন ঐতিহাসিকদের এক দলের মতে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতকের মধ্যেই এবং ধীরে ধীরে তা প্রসারিত হয় বাংলাদেশে ইসলামের প্রাথমিক পরিচিতি ও প্রচার কার্য পরিচালিত হয় আরব মুসলিম বণিকদের মাধ্যমে মুসলিম বিজয় পূর্ব বাংলায় আগত বণিকরাই এ দেশে ইসলামের পরিচয় তুলে ধরেন এ দেশে ইসলাম আগমনের প্রধান মাধ্যম ছিল আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক জাহিলিয়াতের যুগ থেকে আরব বণিকদের সঙ্গে এ অঞ্চলের বাণিজ্য সম্পর্ক প্রচলিত ছিল রাসুল সাল্লাহু আলাসাল্লাম ভারতীয় সুগন্ধি দ্রব্য উপহার হিসাবে লাভ করেন বলেও প্রমাণ পাওয়া যায় ভূগোলবিদরা আরব ভারত চীন বাণিজ্য পথের নানা বর্ণনা লিপিবদ্ধ করে গেছেন তাদের দেয়া তথ্য মতে আরব চীন বাণিজ্য যাত্রার মূল সূত্র ছিল ভারতবর্ষ আরব বণিকরা পারস্য উপসাগর হয়ে বেলুচিস্তানের একটি বন্দরে প্রবেশ করতেন তারপর একে একে সিন্ধু গুজরাট মাদ্রাজ ও কলকাতা বন্দরে প্রবেশ করে বঙ্গোপসাগরে উপনীত হতেন তারা এ সময় ওই অঞ্চলের সিলাহাত বা বর্তমান সিলেট ও সাতজাম বা বর্তমান চট্টগ্রাম বন্দরে যাত্রাবিরতি করতেন এরপর তারা চীন সাগরে প্রবেশ করতেন এভাবেই আরব থেকে চীন পর্যন্ত বাণিজ্য যাত্রায় ভারত উপমহাদেশ ও বঙ্গদেশ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত আরবরা মধ্যবর্তী এসব বন্দরেও তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন ও সফরের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতেন আরব ঐতিহাসিক ও ভূগোলবিদদের বর্ণনায়ও বাংলার নানা স্থানের উল্লেখ পাওয়া যায় ভূগোলবিদ ইবনে খুরদাদ বিহ তার বর্ণনায় বাংলাদেশের চাঁদপুর নদী বন্দরের কথা উল্লেখ করেছেন আল ইদ্রিসির বর্ণনায় রয়েছে বাগদাদ ও বাসরা থেকে আরব বণিক এবং পর্যটকরা মেঘনার মোহনার সন্নিখ্রস্ত অঞ্চলে আসা যাওয়া করতেন বস্তুত মহান বীর রাসুল সাল্লাহু আলসাল্লাম এর নবুয়ত পূর্ব বহুকাল ধরেই আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক বিদ্যমান ছিল ইসলামের আবির্ভাবের পরও এ সম্পর্ক অব্যাহত ছিল আরব মুসলিম বণিকরা তৎকালে এই পথ ধরেই বাণিজ্য যাত্রা অব্যাহত রাখেন ফলে ইসলামের আবির্ভাবের অল্পকালের মধ্যেই ভারতবর্ষে তথা বাংলাদেশে ইসলামের আগমন ঘটে বাণিজ্য উপলক্ষে আগমন করলেও আগত এসব আরব মুসলিম বণিক এদেশের জনগণের মধ্যে ইসলাম প্রচারের সুযোগ হাতছাড়া করেননি তারা যে সব বন্দরে যাত্রা বিরতি করতেন সেখানে ইসলামের প্রচার করতেন এভাবে খ্রিস্টীয় অষ্টম শতকেই বাংলাদেশে ইসলামের আগমন ঘটে ঐতিহাসিকদের বড় একটি অংশের মতামত হল সাহাবিদের একটি দল প্রথম ইসলাম প্রচার করার জন্য ভারত ও বঙ্গ অঞ্চলে আগমন করেন আর তাদের মাধ্যমেই এ দেশে ইসলামের সূচনা ঘটে যেহেতু আরব চীন বাণিজ্য সম্পর্ক বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল সেহেতু ভারত উপমহাদেশে সাহাবিদের আগমন অস্বাভাবিক ছিল না ধারণা করা হয় রাসুল সাল্লাহু আলাসাল্লাম এর মামা সাহাবি আবু আক্কাস মালিক ইবনে ওয়াহাব রহমাতুল্লাহ আনুমানিক ষোলোশত সাতার খ্রিস্টাব্দে তার কতিপয় সাথী সহ ইসলাম প্রচারের জন্য চীনের উদ্দেশ্যে দুটি জাহাজ নিয়ে রওনা হন এ যাত্রায় কায়েস ইবনে হুজাইফা রহমাতুল্লাহ উরুয়া ইবনে আসাসা রহমাতুল্লাহ আবু কায়েস ইবনে হারিস রহমাতুল্লাহ প্রমুখ সাহাবি তার সঙ্গে ছিলেন তাদের উদ্দেশ্য ছিল চীনে ধর্ম প্রচার করা এ লক্ষ্যে তারা আরব ও চীনের মধ্যবর্তী ভারতীয় বন্দরগুলোতে ও অবতরণ করেন তারা সেসব বন্দরে অবস্থানকালে ইসলাম প্রচার করেন শায়েখ জাইনুদ্দিন শিও তোহফাতুল মুজাহিদিন গ্রন্থে ভারতের নানা বন্দরে এরূপ একদল আরবের ইসলাম প্রচারকের বর্ণনা উপস্থাপন করেছেন কেননা সফরের রসদ ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য তৎকালে এসব বন্দরে অবতরণের কোনো বিকল্প ছিল না সুতরাং ধরে নেওয়া যায় সাহাবিরা বাংলাদেশে ও ইসলাম প্রচারের সূচনা করে গেছেন মূলত এভাবেই বাংলাদেশে ইসলামের আগমন ঘটে খ্রিস্টাব্দ শতক থেকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন আপনার একটি সাবস্ক্রিপশন এই সামাজিক চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারে